আচ্ছা এটা ছড়া বলো আকাশে তো জোরে জোরে বলো বলবা না না এদিক তাকাও এদিক তাকাও কেমন দেখা যাচ্ছে আচ্ছা তোমার গুলিটা একটু দেখাও তো কার গুলি ওইটা আমার গুলি আচ্ছা তুমি কি কি পারো ভাইয়া এটা থো Tak sete tapa kita di kesemu. Itu tak kita buku takut makin ibu. আহ, আই মানে কি Sok, নোজ মানে কি nak, টুথ মানে কি tak, হেড মানে কি mata. আচ্ছা হুম, ভাইয়া তোমার নাম কি বলে দাও বলো বলো Mishka tuh hasil sifat, মিসকাতুল হাসান sifat. হ্যাঁ তোমার আব্বুর নাম Apa sih? আফানি হ্যাঁ,